তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে তুমি আসমানে থাকো আমি জমিনে তবু তোমারি প্রেম জামে আমি তোমার আমি তোমার মালিক রব্বানা শত শত ভুল মা করে দাদা মালিক রব্বানা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তোমারি গুলাম গো কোনো আমি তুমি তোমারি গুলাম মালিক রব্বানা আল্লাহ